অঝরে নামবে বুঝি শ্রাবণী শ্রাবণে শৈশব খুলেছি ঘুমের হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসি হেনা তুলেছে আজকের মন উদাসী হয়ে তো শুনেছি সত্য আকাশে কেঁদে চলেছে থেমেছে হাসের জল কেলি বন্দিকের পায়ে হাঁটা থেমেছে মেয়েদের যুদ্ধ শুনেছি সত্য আকাশে কেঁদে চলে